দেখ মোবাইলটা দেখ একটু ভাল লাগে না ভাই এইসব করে দে একটা করে ভাই একটা করে ঠিক আছে একটা করে দে আমি তুলি আমি তুলি আচ্ছা এরকম করছিস তো ঠিক আছে ঠিক আছে ছাড় চ চ চ লেট হয়ে যাচ্ছে পরে কথা বলবো <laughs> হ্যালো আরে কি ব্যাপার কখন আসবে অনেকক্ষণ ওয়েট করে আছি তো নাকি হ্যাঁ তাড়াতাড়ি এসো দাঁড়িয়ে আছি আমি হ্যাঁ তাড়াতাড়ি এসে ওয়েট করে আছি তো কতক্ষণ गाने की तो बहुत Oh no! আমি তো দেখছিলাম আর কি দেখছিলাম কিন্তু দেখুন নতুন ঘড়ি কিনেছি কিছু বোঝা আপনি দেখুন দেখুন বোঝা যায় বাহ বাহ গেছে গেছে এবার যে একটু শান্তি করে শুতে পারবো চারটে চব্বিশ তো চব্বিশ তারপর বেরোবো